Junction Road. ছিল ঠিক আছে বাইরে শট ছাড়াই গেছে এই যে এটাও কিন্তু শর্ট ছিল নাই ছাড়াইছে এই যে বল ছাড়াই গেছে না এই যে দেখেন এখানে তিনটে শর্ট ছিল এই যে এই দুটো এই দুটো গরম লিখ দি ছাড়াই গেছে বাসটা আমরা এটা ওই কন্ট্রোলার সেটা চেঞ্জ করবো তাই লাগাইতে পারে কন্ট্রোলার কিছু ছোটো করে জল লাগাইতে পারে আগে ছোটো করে লাগাই আসি কাদার লাগবে লাগাও বিশ্বাস করছি সহজে তোলা এই কন্ট্রোলাতে লাগাইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ল্যাপটপের মিস্ত্রি এই জিনিসটাই তাই তাই আমার হয়ে গেছে আর আমরা ইংলিশ পাইও তো আমরা সেগুলো যাইতে পারিনি তারপরেও এখন আল্লাহর মতো তো আপনার বাড়ি ফ্রি থাকলেও মাঝে মাঝে টাকা পাচ্ছেন না আল্লাহ রাখতে পারছি আমরা এবার সাহস সেসব গ্রুপগুলো প্রচুর হিট টানে সব গ্রুপ এগুলো এগুলো এগুলো তো হিট টানবে না কেন ভাই এগুলো তো মনে করেন সব ফুল ম্যাশিংয়ের তৈরি এই জন্যে এগুলোতে ছাড়াতেও কষ্ট হয় মোবাইলের মাথার উপরে বাস ছাড়াতে সময় লাগে না নরম বোর্ড ইউটিউবার আপনাদের শেষে ভালো লাগে বলেন এটা Bueno, bien, si tú no সিঁড়ি চিনি রাখা ভালো পাশে ওদের হোটেলে থাকতাম তো সে হোটেলে মনে করেন হোটেলের পাশে একদম পাড়ার ইস্টার্ন প্লাজা আছে ওখানে জানি সিস্টেম বলে দেখলাম ল্যাপটপটা পারলে বেশি দিতে পারবো তো হুম ওর তাহলে মাল রাখবেন দিয়ে একটা সমস্যা নেই হ্যাঁ মাল আমি এনে দিলাম উনি দিয়ে দিলে রাখবেন সমস্যা নেই মারাবের রেজিস্টার না থাকলে কাস্টমারও ধরা হবে মাত্র দুই ইঞ্চি রেখে দেখবেন করতে হবে এখানে সাতটা এই আপনি ঢালা আপনি নিলে আপনি এক হাজার দেবেন কিন্তু তার টাকা দিয়ে আমি তিন হাজার টাকা লাভ করতেছি তবে রিক্সটা কেন দিতে রিক্সটা কেটে নিচ্ছি পাঁচটা ল্যাপটপ আর ল্যাপটপ নষ্ট হয়ে গেলে টাকা তো ও তো এক লাখ টাকা দিচ্ছি তো বলবে না যে ভাই লস হয়ে গেলে তাহলে এক দুজন ভাগ করে মানে সেইভাবে বলছি সেইটি হেল্লা এ অনেকদিন পাচ্ছি ভাই হ্যাঁ সেইটি ভাই ও ভাই ভাই আমি হারুন ভাই না ভাই ভাই লেখ লেখবি দিছুন এমন ভাই sisi. Baik, buat semua lagu. 4 minit. Time লাগবে না රටේ දම්තුළු ඔය තෙවිදිරි ලවල හන තවාට බොටරිය දන්ඩි ভাই কাস্টমারটা এসেছে আমাদের এখানে হেভি কাস্টমার এসেছে সব ওই মধু টুকু বানাবে এবার তা পারবো না ভাই ওই যদি পাইতো মানুষ কারণ এ কারণে আমি শিখলে আমি পারবো না কারণ আমার ঘাড় ব্যথা করে ধার যন্ত্রণা করে এটা মনে হয় তাড়াতাড়ি লাগাতে পারিস পাশে খাবলা ভাই ইয়ারে দেখতে ওই ও না ও ভাইরাসের পাশে আছে সৌরভ ভাই কি কাল হয়নি এখনো এই কবির ভাই না থাকলে মিল হয় আচ্ছা, না হ্যাঁ, লাগালাম রুটি খাবেন তো পুনর গাইটা বলে রুটি রোজগার জন্য কি বলে রোজগার হচ্ছে বাসার খাবারের অন্য রোজগার